আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ডক্টর জাকির নাইকের একটি আলোচনা আছে আপনারা এর আগে শুনেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের নাম খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে আছে ডক্টর জাকির নাইক শেখ আহমেদ দিদার রহিমাহুল্লাহ তারা এ দাবি করেছে বেশ কিছুদিন থেকে দেখছি একটা ভিডিও খুব ঘোরাফেরা করছে এবং বলছে যে ডক্টর জাকির নাইক এবং শেখ আহমেদ দিদার রহিমাহুল্লাহ তারা দুজন নাকি ভুল এবং মিথ্যা কথা বলেছে বাইবেলে নাকি নবী মোহাম্মদের নাম নাই এবং তারা নাকি মূল হিব্রু যে রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্সটা নাকি ভুল পড়েছে এই নিয়ে একটা ভিডিও ঘোরাফেরা করছে মূলত এই ভিডিও অনেক আগে আমরা দেখেছি বিশেষ করে ইংলিশ ডিবেটার যারা খ্রিস্টান মিশনারি আছে তাদের তরফ থেকে তো যাই হোক আজকে আমরা সেটার একটা সংক্ষিপ্ত জবাব এবং বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম যে মূল হিব্রু বাইবেলে আছে আমরা স্ক্রিনশট সহ আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা একটু ধৈর্য ধারণ করে আমাদের এই ভিডিওটি দেখবেন তার আগে আমরা সেই যে ভিডিওটা ঘোরাফেরা করছি আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাইছি যে মোহাম্মদ হাসান নাম তাদের ধর্মগ্রন্থে আছে তারা কি জবাব দিয়েছে ডক্টর জাকির নাক এবং শেখ আহমেদ দিদাতের আসেন আমরা প্রথমে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা আপনারা দেখতে পাবেন ভিডিওটা আপনাদের সামনে হ্যাঁ এই হচ্ছে ভিডিও আমি ভিডিওটা চালাচ্ছি আপনারা শুনেন আম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলে আছে বুক অফ সলমান অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ ষোলো কিকম অমিতাকিম বিকুল্লি মোহাম্মদিম তেদুদি ওয়াজেরাই বাইনা জেরুসালেম এটা একটা হিব্রু রীতি বলা হয়েছে হিক্কম অমিতাকিম বিকুল্লি মোহাম্মদিম অনুবাদ করলে তার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয় পাত্র সে আমার বন্ধু শোনো হে কন্যারা তবে হিব্রু ধৃতিটা হচ্ছে সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইন যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদ ইন এভাবে হয়েছে মোহাম্মদিন তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাহামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে এবং আমি দ্বিধাত করেছি যাই হোক আপনারা এতক্ষণ শুনলেন যে ডক্টর জাকির নাইক এই কথা বলেছে এবং শেখ আহমেদ দিদার তারা দুজনে বলেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম মূল হিব্রু ভাষা বাইবেলে পাওয়া যায় এবং খ্রিস্টান এটা অস্বীকার করতে চাই দুজনের মুখ থেকে মূল হিব্রুটা আপনারা শুনেছেন আসেন একজন খ্রিস্টান মিশনারি তিনি এটার জবাব দেওয়ার চেষ্টা করেছে তার জবাবটা কি আপনারা একটু শুন শুনে নেবার তার জবাবটা কি দিচ্ছে তিনি দেখুন জবাবটা শুনুন ষোলো ভবিষ্যৎবাণী করা হয়েছে অধিকাংশ লোকেরাই হিব্রু জানেন এখন তাদের সামনে যদি হিব্রু শব্দের উচ্চারণ করা হয় তবে তারা কিভাবে বুঝবে এখানে ডক্টর জাকির নায়ক এবং আহমেদ দিদাত তাদের লেকচারে দুটি হিব্রু শব্দের ভুল করেছেন এই ব্যক্তির দাবি যে ডক্টর জাকির নায়ক এবং আহমদ দিদাত তারা দুজন হিব্রু বাইবেলের দুটো ভুল উচ্চারণ করেছে মানে অন্য কোনো ভুল ধরতে পারেনি উচ্চারণে ভুল ধরেছে আসেন উচ্চারণ আসলে কি ভুল করেছে আমরা সেটাই দেখবো আজকে হিব্রু বাইবেলে লেখা আছে মুত্তাকি ওকৌদি মাহমাদি জাইদুদি জাইরাই বেনওয়াট এখানে তারা দুজনই দুটি ভুল উচ্চারণ করেছে তারা দুজনই বলেছেন বাইনা জেরুসালেম কথাটি মনে রাখবে তারা দুজনই বলেছেন বাইনা জেরুসালেম কিন্তু প্রথম কথা হচ্ছে এখানে বাইনা বলে কোনো শব্দ ব্যবহার করা হয়নি এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে বেনোয়াট এবং দ্বিতীয়ত এখানে জেরুসালেম শব্দ ব্যবহার করা হয়নি কারণ তারা হয়তো জানেন না যে হিব্রু ভাষাতে যে বলতে কোনো শব্দ নেই এখানে যে মূল শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ইয়ারুসালামি কিন্তু তারা দুজনই বলেছে জেরুসালাম তবে চিন্তা করে দেখুন তারা ইংরেজি ভাষাকে হিব্রুর ভিতর ঢুকে দিয়ে বলছেন হিব্রুতে লেখা আছে জেরুসালাম সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা আলোচনাটা শুনলেন এখানে তিনি তিনটে অভিযোগ করেছে এক যে ডক্টর জাকির নায়ক এবং আহমেদ দিদাত বলেছে বাইনা এখানে বাইনা বলে কোনো শব্দ নেই দুই ডক্টর জাকির নায়ক আহমেদ দিদাত বলেছে জেরুসালেম জেরুসালেম বলে কোনো শব্দ নেই তিন তিনি বলেছেন যে মুসলিমরা হয়তো জানে না যে হিব্রু ভাষাতে যে বলে কোনো অক্ষর নাই এটা এরুসালেমিন হবে তো এই তিনটে অভিযোগ আমরা ইনশাল্লাহ খণ্ডন করব তো তার আগে শ্রোতা মন্ডলীকে বলি যে খ্রিস্টান মিশনারি তিনিও সেই হিব্রু উদ্ধৃতি দিয়েছে তো তিনি মূলত তিনটে ভুল করেছে উদ্ধৃতির উচ্চারণে তিনটে ভুল করেছে ডক্টর জাকিনাকে দুটো ভুল ধরতে গিয়ে স্বয়ং তিনি এমন ভাব নিয়েছেন তিনি হয়তো হিব্রু ভাষার পণ্ডিত তিনি জিরো হিব্রু ভাষা সম্পর্কে তার কোনো ধারণাই নেই অ্যালফাবেট গুলো বলতে পারবে না কটা অ্যালফাবেট আছে তো যাই হোক তারপরেও তিনি তিনটে উচ্চারণে ভুল করেছে আমরা সেখানে দেখাবো আপনারা তার হিব্রু উচ্চারণটা আবার শুনুন হ্যাঁ এখান থেকে শুনেন যে তিনি কি বলছেন তার তিনটে ভুল আছে কোথায় কোথায় ভুল আছে আমি আপনাদেরকে দেখাবো প্রথম ভুল তিনি হিক্ক মুত্তাকিম মুত্তাকিম বলেছে মুত্তাকিম মূল হিব্রুতে নেই আমরা দেখাবো এক নম্বর ভুল তারপরে বলছে ওকুল্লি ওকুল্লি ও শব্দ হিব্রু ভাষাতে নেই ওকুল্লি নেই ওকুল্লি নেই এটা মিশনারি মিথ্যা কথা বলেছে এখানে বলছে বেনোয়াট এখানে তিনি বলছেন বেনট বেনট বলে হিব্রু ভাষাতে কোন ওই সং অফ সলমানে পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদে বেনোয়াট বলে কোনো শব্দ নেই তিনি তিনটে মিস্টেক করেছে তিনটে উচ্চারণে ভুল করেছে আসেন আমরা প্রথমে তো আমরা বিভিন্ন খ্রিস্টান যারা বিশেষজ্ঞ যারা বাইবেলকে হিব্রু হিসেবে পাঠ করেছে ইহুদি এবং খ্রিস্টান তাদের কিছু আমরা এই সং অফ সলমানে পাঁচ অধ্যায় ষোলো রেফারেন্সটা তাদের একটু তিবলাত আমরা শুনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হিব্রু দেখেন song of Solomon reading Hebrew এখানে হিব্রুটা পড়বে একজন আহ, খ্রিস্টান ইহুদি তারা তাদের বাইবেল তিওয়ালাত করেছে আসেন আমরা এখানে শুনি যে তারা কিভাবে পড়ছে সে মন্ত্রটি মন্ত্রটা শুনুন הוא כלבנון, בחור כארזים, חיכו ממתקים, וכולו מחמדים, זה דודי וזה רעי, בנות ירושלים. দেখেন আপনারা শুনেছেন আমি আবারও দিই এখানে কি বলছে দেখেন আপনারা আবারও দেখবেন যে তিনি এত বড় পন্ডিতি দেখাতে গিয়েছেন তিনি কটা কটা ভুল করেছেন তো যে হিক্ক মুত্তাকিম মুত্তাকিম বলে কোনো শব্দ নেই তিনি অকুল্লি ও শব্দ নাই লিকুল্লি হবে হিক্ক মুত্তাকিম তাই বলেছে মুত্তাকিম মুত্তাকিম না দেখেন আবার শুনেন হিক্ক মামতাকিম হিক্ক মামতাকিম এখানে হচ্ছে ডবল মিম আছে ডবল মিম মামচাকিম হিক্কো মামচাকিম লিকুল্লো মোহাম্মাদিম মোহাম্মাদিম মোহাম্মদ শব্দ স্পষ্ট এখানে মজুদ আছে হিক্কো হিক্কো মামচাকিম লিকুল্লো মোহাম্মাদিম এখানে লিকুল্লো আছে আর তিনি বলছে অকুল্য এ সম্পূর্ণ মিথ্যা আবার দেখেন וכולו מחמדים, זה דודי וזה רעי, בנות ירושלים. এখানে তিনি খ্রিস্টান মিশন দাবি যে এখানে বেনোয়াট আছে অ্যাকচুয়ালি বেনোয়াট না এটা হচ্ছে বেনট বেনট ট বলে হিব্রুতে কোনো অ্যালফাবেট নেই আছে ত তিনি সম্পূর্ণ ভুল করেছে ট করেছে বেনোয়াট বের পরে নুনের পরে ও লাগিয়েছে ও এখানে শব্দ নেই তিনি বলছে বে নো ওয়াট বে নো ওয়াট বাইরের নিচে জের আছে একটু ঠিক পড়েছে তা হচ্ছে নুন নুনের পরে আবার ওয়াও পড়েছে ওয়াও শব্দ নেই বেনো ওয়াট না বেনথ বেনথ বেনথ কত বড় পণ্ডিত নিজে ভুল করেছে ইয়েরুসালেম এটা এরুসালেম আবার ইয়া উচ্চারণটা আসবে আচ্ছা তারপরে ভাস পড়ছে আমরা আর একটা ইহুদি পন্ডিতের আপনাদেরকে ভাস শোনাই এই এই অনুচ্ছেদটাই আরেকজনকে দিয়ে এটা হচ্ছে একটা এটা Hebrew Solomon Solomon chapter five Hebrew audio এখান থেকে শোনেন কি বলছে וכולו מחמדים, זה דודי וזה רעי בנות ירושלים. শুনেছেন আপনারা আবার শুনেন לא מחמדים, আহ, একটু পিছনে দিই כולו מחמדים, আস্তে חור כארזים. חיכו ממתקים, দেখেন হিক্কো মামতাকিম আর উনি হচ্ছে হিক্কো মুত্তাকিন মুত্তাকিন তো অ্যারাবিক শব্দ রে। ও- ও পাগলটা এটাও জানে না হিক্কো মুত্তাকিন মুত্তাকিন এটা অ্যারাবিক শব্দ আর হচ্ছে মিম তাকিম মিম ডবল মিম আছে וכולו מחמדים. זה דודי וזה רעי בנות ירושלים. দেখেন বেনোয়াত বেনোয়াত আর হচ্ছে বেনোয়াট উনি বলছেন বেনোয়াট বেনোয়াট ওখানে ওয়াও শব্দ কোথায় পেয়েছে আমরা জানি না ও শব্দ কোথায় পেয়েছে আর ট শব্দ ট বলে কোনো অক্ষর নাই বেনোয়াট বেনোয়াট করেছে আচ্ছা আমরা এর দুটো আপনাদেরকে শোনালাম আমরা আর একটা শোনাবো আর একটা শুনে আপনাদেরকে আর একটা পন্ডিতের এখানে দেখেন হিব্রুতেই মূল আছে এখানে পুরো বাইবেলটাই পাওয়া যাবে এই সাইড থেকে ইনি কিভাবে পড়ছেন তাই তেবলাতটা দেখেন একবার مرئه كاللبنان زدادی به زرقی بنات روشلایم দেখেন কি বলছে হিক্ক হিক্ক মুত্তাকিম না হিক্ক মিমতাকিম লিকুল্ল মোহাম্মদিম জেহেদু ও জেহরি ইউশ আলিমিন كاللبنون بحوك أغازيم حيكو ممتكيم وخلو محمدين זה דודי וזה רעי בנות ירושלים. আচ্ছা আপনাদেরকে আমি জাস্ট এখানে তিনটে দেখালাম আরো অনেকগুলো দেখাতে পারবো তো প্রথম তিনি মিস্টেক করেছেন ডক্টর জাকির নায়ক সম্পর্কে বলেছে এখানে জেরুসালেম এরুসালেম এই শব্দ দিয়ে তো আপনাদেরকে আমরা শোনালাম যে আসলে খ্রিস্টান মিশনারি ইন টোটাল তিনটে নয় চারটে ভুল করেছে এরুসালেমই ই শব্দ বা যুক্ত ইয়া ইয়া যুক্ত করেছে এরুসালেম দুই নম্বর তিনি বলেছেন যে হিব্রু ভাষাতে নাকি যে বলে কোনো অক্ষর বা অ্যালফাবেট নেই আসেন আমরা এখানে হিব্রু এখানে দেখাচ্ছি আপনাদেরকে হিব্রু অ্যালফাবেট এখানে আছে হিব্রু অ্যালফাবেট আপনারা এখানে সং হিসাবে প্রথমে দেখতে পারেন আপনার আশ্চর্য হয়ে যাবেন হিব্রু ভাষা মুসলিমরা সবচেয়ে বেশি ভালো জানার কথা কেন কেন এই হিব্রু আর অ্যারাবিকের অ্যালফাবেট গুলো মানে ফিফটি পার্সেন্ট এক দেখেন এখানে অ্যালফাবেট গুলো পড়বে হিব্রু দেখেন আল দেখেন পড়ছে আমি আপনাদেরকে একটু বোঝাই কি পড়ছে দেখেন আলিফ দেখেন আমরা আরবিতে আলিফ বলি ওরাও আলিফ বলছে দেখেন আলিফ বেত আমরা বলি বা ওরা বলছে বেত দেখেন উনি বলতেন যে বলে কোনো অক্ষর নেই কিন্তু এখানে জিম জিমেল জিমেল শব্দ আছে এটা হচ্ছে জিমেল জিমেল এখানে এটা জাইন যেটা টি এর মতো দেখছে এটাকে বলা হয় জাইন জাইন জাইন উনি বলছে যে বলে কোনো অক্ষর নেই যার কোন উচ্চারণ হয় না জাইন জাইন হে কাফ লামিদ মেম নুন সামেখ আইন পে সাদে kovresh sin shin tav আপনারা শুনলেন এতক্ষণ মূলত হিব্রু ভাষাতে জে দিয়ে ইন টোটাল তিনটে অ্যালফাবেট আছে একটা আছে জিমেল একটা আছে জাইন একটা আছে জাদেক আর তিনি বললেন জ বলে নাকি হিব্রুতে কোনো অক্ষর নাই আচ্ছা আপনাদেরকে ধীরে ধীরে শোনাই আর একটা হিব্রু অ্যালফাবেট তারপর ইনশাল্লাহ আমরা সেই ভাষটাকে দেখব এখানে পড়ছে দেখেন আলিফ Bet. vet gmail দেখেন জিমেল মানে জিমেলকে জিমেল মানে যে পরে ইউ এর উচ্চারণ আসবে দালিত দালিত আমরা দাল বলি দালিত বলছি ওরা হে আমরা হে বলি তো হে ভার্ভ জাইন জাইন টি এর মতো এটা হচ্ছে জাইন তো যাই হোক উনি হিব্রু ভাষাতে তো কিছু জানে না এটা তো স্পষ্ট প্রমাণিত আমরা অসংখ্য দেখাতে পারবো এখানে আপনাদেরকে একটু আর মানে হিব্রুর সঙ্গে এখানে দেখেন আলিফ আলিফ এটা হচ্ছে বেত এটা হচ্ছে ভেত এটা হচ্ছে জিমেল এখানে জের উচ্চারণ একটা আসছে জিমেল একটা দেত একটা হে একটা ভাব এটা হচ্ছে জাইন এটা হচ্ছে জাইন জাইন এটা চেত তেত ইয়দ কাফ চা লাম মিম নুন সামেশ আইন পে ফে হচ্ছে জাদেক জাদেক তার মানে আমরা তিনটে আমরা মানে জয়ের উচ্চারণ পেলাম যেটা আমরা যা বলি দাল জাল যেমন জাল পড়ি দাল জাল এখানে হচ্ছে জাদেক একটা আছে একটা আছে জাইন একটা আছে একটা জিমেল একটা আছে তো তিনি যে সম্পূর্ণ অজ্ঞ এই খ্রিস্টান মিশনারি এটা আপনাদেরকে স্পষ্ট আমি ক্লিয়ার করলাম তো মূল যেই মানে মূল যে বিষয়টি ছিল মানে আবার আপনাদেরকে একবার আমি শোনাই যে এখানে মূলত কিভাবে পড়া হয়েছে শোনাই একবার আপনারা যারা এখনো আসেননি ভিক্ষ দেখেন শোনাই أرأيك اللبنان بحوك أغازيم حيكو ممتكيم حيكو ممتكيم لكل محمد لكل محمد بنات بنات তার মানে আপনাদেরকে আপনি দেখালাম তাদের এই হিব্রু থেকে এখানে ডক্টর জাকির নায়কের ভুল নয় খ্রিস্টান মিশনারি ইন টোটাল চারটে ভুল করেছে শুধু আউট করতে গিয়ে তিনি বেনতকে বেনোয়াট করে দিয়েছে এটা যে এরুশালেম এরুশালেমিম ই যুক্ত হবে শেষে তিনি মিমো যুক্ত করেছেন মিমটা হিব্রুতে নেই তারপরেও তিনি মানে মানে হিক্ক মুত্তাকিম বলেছে এটা হচ্ছে মিমতাকিম তাহলে ওকুল্ল বলেছে ওকুল্ল না লিকুল্ল তো যাই হোক এখান থেকে আর তার অজ্ঞতা আমরা প্রকাশ করছি না এবার আসেন মূল আমরা সেখানে দেখি যে সংবাদ সলমানে কি আছে আমরা বাইবেলের সংবাদ সলমানে আপনাদের কাছে নিয়ে এসেছি এটা হচ্ছে বাইবেলের সংবাদ Solomon chap number five verse number সিক্সটিনে মোহাম্মদ সাল্লামের নাম আছে আমরা ভাস নাম্বার সিক্সটিনে চলে আসি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসে লেখা আছে হিক্কো মিম শাকিম ও এখানে এই মূলত উনি ইংরেজি থেকে দিয়েছে লিকুল্ল মাহমাদিম এখানে মোহাম্মদ শব্দটা এখানে আছে মোহাম্মদ শব্দ এখানে আছে মোহাম্মদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ শব্দটা স্পষ্ট এখানে দেখা যাচ্ছে এটা হিব্রু আমরা সাংবাদ সালমান একটা থেকে দেখালাম আমরা আরেকটা সাংবাদ সালাম দেখাই আরেকটা সাইড এটা হচ্ছে সাংবাদ সালমান এটা হচ্ছে আরেকটা সাইড নিলাম আমরা সাংবাদ Solomon the song Solomon chap number five verse number sixteen আপনাদেরকে দেখাই ভার্স নাম্বার সিক্সটিন হ্যাঁ ভার্স নাম্বার সিক্সটিন মাহমাদিম মাহমাদিম শব্দ স্পষ্ট এখানে মজুদ আছে মাহমাদিম এইখানে ইংরেজিতেও তারা মানে গ্রিকের টেক্সট এখানে নিয়ে এসেছে তারা একই শব্দ আটা সব সালামান দেখেন এখানে আরেকটা সং অফ সালমান আপনাদের দেখাই এটা হচ্ছে আরেকটা song of Solomon chapter number five verse number sixteen এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করা হয়েছে এখানে আপনাদের দেখাই মোহাম্মাদিম শব্দটা ব্যবহার করেছে মোহাম্মাদিম মোহাম্মাদিম মোহাম্মাদিম মোহাম্মাদিম শব্দ এখানে স্পষ্ট মজুদ আছে আপনাকে একটা হ্যাঁ একটা সুখবর দিই দেখেন এখানে মূল হিব্রুতে মোহাম্মদ শব্দটাকে আমি এখান থেকে কপি করলাম এই হচ্ছে কপি করলাম এবার আমরা গুগল ট্রান্সলেশনে যাব আমরা গুগল ট্রান্সলেশনে আসলাম এখানে আমরা হিব্রু সিলেক্ট করে গেছি এখানে মহাম এই হিব্রু শব্দটা আমরা এখানে দিয়ে দিলাম দেখেন হিব্রু শব্দ দিলাম এখানে কি আসছে মোহাম্মদিম দেখেন ইংলিশে মোহাম্মদিম চলে আসলো আমরা হিব্রু টেক্স দিলাম এখানে মোহাম্মদিম শব্দটা চলে আসলো আপনার খুব সহজেই আপনার চেক করে নিতে পারবেন যে বাইবেলে মোহাম্মদ শব্দটা আছে আর বাইবেলের যেসব পন্ডিতরা বাইবেলটাকে তারা তিওলাত করেছে তারা সকলেই হিকম আমতাকিম লিকুল্লো মোহাম্মদিম জেহাদি ও জাহরাই বেনাত জেরুসালিম স্পষ্ট তারা পড়েছে আপনারা দেখেছেন তো এ থেকে প্রমাণিত হয় যে বাইবেলে স্পষ্টভাবে মজুদ আছে এটা খ্রিস্টান মিশনের একটা চালাকি একটা ধোকাবাজি আপনারা অনেকে দেখেছেন আসেন তারপরে খ্রিস্টান মিশনের কি পড়ছে আমরা একটু শুনে নিই এখানে তারা দুজনই দুটি ভুল উচ্চারণ করেছে তারা দুজনই বলেছেন বাইনা জেরুসালে কথাটি মনে রাখবে তারা দুজনই বলেছেন বাইনা জেরুসালে কিন্তু প্রথম কথা হচ্ছে এখানে বায়না বলে কোনো শব্দ ব্যবহার করা হয়নি এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে বেনোয়াট এবং দ্বিতীয় দেখেন তিনি বললেন এখানে বায়না শব্দ নেই আছে বেনোয়াট আরে পাগল দাদা এটা বেনোয়াট না বেনত বেনত বেনত বেন বাইর নিচে জের আছে তো আছে আর বেনোয়ার ট পড়ছে ট আর টার মধ্যে পার্থক্য আছে যাই হোক তিনি মিস্টেক করেছেন এখানে জেরুসালেম ব্যবহার করা হয়নি কারণ তারা হয়তো জানেন না যে হিব্রু ভাষাতে যে বলতে কোনো শব্দ নেই উনি বলেন যে বলে কোনো শব্দ নেই আমরা দেখিয়েছি অ্যালফাবেট গুলো এখানে যে মূল শব্দ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে কিন্তু তারা দুজনেই বলেছে জেরুসালেম মিমে পড়লো নুন পড়ছে নুন কোথায় পেলো বেটা তারা চিন্তা করে তখন তারা ইংরেজি ভাষাকে হিব্রুর ভিতর ঢুকে দিয়ে বলছেন হিব্রুতে লেখা আছে জেরুসালেম যদিও এই দোষটি জাকির নাকের একার নয় কারণ তার গুরু আহমেদ নিদাত প্রথমে এই ভুলটি করেছিলেন এবং তার এই ভুলটির কারণে আজ পর্যন্ত যারা এই রেফারেন্সটি ব্যবহার করেন তারা সকলে এই ভুলটি করে থাকেন ডক্টর জাকির নায়ক বলেছেন এখানে মোহাম্মদ ইমের ভুল অনুবাদ করা হয়েছে খ্রিস্টানরা মোহাম্মদ ইমের ভুল অনুবাদ করে তাদের নবীর ভবিষ্যৎবাণীকে লুকিয়ে রাখছে কিন্তু এই মোহাম্মদ ইম শব্দটি পবিত্র বাইবেলে আরো অন্যান্য স্থানেও ব্যবহৃত হয়েছে যেমন হোসীয় নয় অধ্যায় ষোলো পদে যেখানে ঈশ্বর বলেন তাদের মোহাম্মদ ইম সন্তান সৃষ্টি হবে আমি তাদের হত্যা করব তবে এখানে যদি এখান থেকে তিনি একটা দিয়েছে যে মোহাম্মদ শব্দ মোহাম্মদিম শব্দটা বাইবেলে আরো অনেক জায়গাতে আছে তার তার মধ্যে তিনি প্রমাণ হিসেবে তিনি পেশ করেছেন যে হোসায়া থেকে হোসায়ার তিনি রেফারেন্স দিয়েছে যে হোসায়াতেও এই মোহাম্মদিম শব্দটা আছে তো আসলে কি মোহাম্মদিম শব্দ আছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ মোহাম্মদিম শব্দটা নেই উনি এখানে মিথ্যা কথা বলে এখানে তিনি দেখানোর চেষ্টা করছে আসেন আমরা হোসাই কিতাবের মূল ভার্সি আমরা চলে আসবো ওখানে মোহাম্মদিম শব্দ আছে না নেই Hosea chapter number twenty three Hosea কিতাব থেকে আমরা দেখাই হচ্ছে Hosea chapter number nine verse number sixteen verse number সিক্সটিনে তিনি বলেছেন যে মোহাম্মদিম শব্দ আছে আসলে কি মোহাম্মদিম শব্দ আছে না মোহাম্মদিম শব্দ সেখানে নেই মোহাম্মদিম শব্দ সেখানে নেই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হোসায়া হ্যাঁ এখানে তিনি হচ্ছে মাহমাদিম শব্দ আছে মাহমাদিম শব্দ এখানে নাই এটা হচ্ছে মাহামাদি মাহামাদি মাহামাদি দেখেন মাহামাদিটাকে আমি এখান থেকে কপি করলাম গুগল ট্রান্সলেট নিয়ে চলে গেলাম এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে কাঠ শব্দ আসছে আসলে ওখানে ছিল কি সালমান মাহমাদিম আর এখানে মহামাদি ভাই মোহাম্মাদিম আর মোহাম্মাদির মধ্যে পার্থক্য আছে খ্রিস্টান মিশন এটা সম্পূর্ণ একটা মিথ্যা একটা ধোকাবাজি তিনি মোহাম্মদ শব্দ ভাই বলে মোহাম্মাদিকে মোহাম্মাদিম করে দিয়েছে তো এখানে আপনারা গুগল ট্রান্সলেট থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং স্পষ্ট এখানে প্রমাণ পেলেন যে সামাদ সালামানের চ্যাপ্টার ফাইভ ভার্স নাম্বার সিক্সটিনে যে মোহাম্মাদিমের শব্দ ব্যবহার করেছে Hosea chapter number nine verse number সিক্সটিনে ওখানে মোহাম্মাদি শব্দ আছে দেখি তিনি আরেকটা রেফারেন্স দেবেন সেই রেফারেন্সটা আমরা চেক করে নিব মোহাম্মাদিম শব্দের অর্থ নবীকে দান করায় তবে কি অনুবাদ দেখা যায় এখান থেকে এটা অনেক বড় সমস্যা কিন্তু এখানে যদি আমরা অরিজিনাল অনুবাদটা দেখি এখানে হবে তাদের প্রিয় সন্তানদের সৃষ্টি হবে আমি তোমাকে হত্যা করব এছাড়া দ্বিতীয় বংশাবলী ছত্রিশ অধ্যায় উনিশ পদে লেখা আছে তথাকার সমস্ত মোহাম্মদের পাত্র বিনষ্ট করল তিনি বলছেন নাকি বিশেষ করে দ্বিতীয় রাজবলিতেও ছত্রিশ অধ্যায় উনিশ পদে নাকি মহামাদিম শব্দ আছে এটা মিথ্যা কথা মামাদিম শব্দ নাই তিনি যে রেফারেন্স দিয়েছেন এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাহামাদিম শব্দ নাই এটা দিহা মাহামাদিহা দিহা শব্দ আছে মাহমাদিম নেই দাদাটা সম্পূর্ণ যে মিথ্যা কথা বলছে উনার রেফারেন্স দেওয়াতেই দ্বিতীয় স্পষ্ট হয়ে দ্বিতীয় রাজবলি যেটা second Chronicles chap number thirty six verse number নাইনটিনে স্পষ্ট মাহমাদি হা আছে আর উনি বলছেন মোহাম্মদিম আরে ভাই মোহাম্মদি হা আর মোহাম্মদিম এর মধ্যে পার্থক্য আছে আচ্ছা তারপরে দেখেন তিনি আমরা সেকেন্ড ক্রনিকলস থেকে আপনাদেরকে দেখিয়ে দিই second Chronicles verse number nineteen verse number নাইনটিনে কি আছে আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা হচ্ছে ভার্স নাম্বার নাইনটিন এখানে মাহমাদি হা শব্দ আছে দেখেন মাহমাদি হা শব্দটা আছে কিন্তু উনি এখানে মিথ্যাচার এখানে করলো দ্বিতীয় রেফারেন্সটা নিয়েও তিনি মিথ্যাচার করেছে আসেন তৃতীয় একটা রেফারেন্স দিই ছিলেন চব্বিশ অধ্যায় ষোলো পদে নবী জিনিসের স্ত্রীকে মোহাম্মদী বলা হয়েছে দেখেন আবার মিথ্যা কথা তিনি আবার মিথ্যা কথা বলেন যে book Ezekiel chap number twenty ফোরে twenty four chap number twenty ফোরে নাকি মোহাম্মদ শব্দ ব্যবহার করেছে book of Ezekiel chap number twenty six verse number সিক্সটিনে নাকি মোহাম্মদিন শব্দ ব্যবহার করা হয়েছে উনি যে রেফারেন্স দিয়েছে সেখানে মাহমাদ শব্দ আছে মাহমাদ মাহমাদ মাহমাদ শব্দ আছে মাহামাদিম শব্দটি নেই এখানেও তিনি আবার একটা মিথ্যাচার করে তিনি এখানে স্পষ্ট ধরা পেলেন আমরা বুক অফ ইজিকেল আপনাদের মূলটা দেখাই বুক অফ ইজিকেল এখানে মাহমাদ মাহমাদ মাহমাদ শব্দ আছে মাহমাদিম শব্দ নাই এখানেও নাই তিনি মিথ্যাচার করেছেন এখানেও তবে তথাকথিত জাকির নায়কের মোহাম্মদিন কি নবী স্ত্রী ছিলেন মোহাম্মদ মাহমাদকে তিনি মাহমাদিমের সঙ্গে তুলনা করছে আরে দাদা আপনি গুগল ট্রান্সলেশনে গিয়ে আপনি দেখতে পাবেন যে মাহমাদ আর মাহমাদিম দুটো শব্দের অর্থ আলাদা তো যাই হোক আমরা এখান থেকে দেখালাম তিনি এখানে এরপরে ফাউল প্যাচাল করবে কিছুই নেই আপনারা ভিডিওটা এতক্ষণ দেখলেন আমরাও দেখিয়েছি যে মোহাম্মদ শব্দটি স্পষ্ট হয়ে হিব্রু বাইবেলেও যারা স্কলার তারা পড়েছে স্পষ্ট হয়ে তারা পড়েছে যারা শ্রোতা মন্ডলীর আপনারা এখন আসলেন আপনাদেরকে আবারও আমরা শোনাচ্ছি সেই হিব্রু উদ্ধৃতিটা খ্রিস্টান মিশনারিরা তারা মূল করেছে যারা তারা কিভাবে পড়ে וכארזים, חיקו ממתקים וכולו מחמדים, זה דודי וזרעי בנות ירושלים. হিকো মামচাকিম হিকুল্লু মাহমাদিম জেহাদি ও জাহেরি বেনত জেরুসালেম ইয়েরুসালেম তো যাই হোক শ্রোতা মন্ডলী আপনাদের আহ, এতক্ষণ আপনাদেরকে আমরা বিষয়গুলো দেখাচ্ছিলাম যে মূলত খ্রিস্টান মিশনারি তাদের চালাকি আপনারা বুঝতে পারলেন যে স্পষ্ট হয়ে তাদের হিব্রু উদ্ধৃতি তাদের তেওলার থেকে এবং তাদের ওয়েবসাইট থেকে তাদের বাইবেল থেকে আমরা খুলে খুলে দেখালাম যে মাহমাদ শব্দটি আছে এবং তিনি যে তিনটি রেফারেন্স দিয়েছে যে অন্য জায়গাতেও মোহাম্মদ শব্দ এসেছে তবে এখানে নবীর অর্থ ব্যবহার করা হয়নি অন্য অন্য অর্থে আমরা সেখানে দেখাচ্ছি দেখিয়েছি আপনাদেরকে ওখানে মোহাম্মদিম শব্দ নাই কখনো মোহাম্মদ আছে কখনো মোহাম্মদি হি আছে কখনো মোহাম্মাদা আছে আর আমাদের দেশ যে দাবি সমাজ chapter number five verse number সিক্সটিনে মাহমাদিম হিক্কম আমটাকিম লিকুল্লো মাহমাদিম জিহাদি ও জেহেরাই যে বেনক জেরুসালেমিন স্পষ্টভাবে আমাদের রেফারেন্স আর তাদের রেফারেন্স মধ্যে পার্থক্য আছে আর খ্রিস্টান মিশনারিরা আসলে তারা এটা ধোকা দেবে স্বাভাবিক এই জন্য তো আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ সুবাহতাল্লাহ তিনিও বলেছেন যে পবিত্র কোরআন সুরা আরাব খুলবেন আয়াত নম্বর একশো সাতান্ন আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুনাতাল বলছেন যে সেই নিরক্ষর নবীর কথা তাদের তওরাত এবং ইঞ্জিলে আছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কথা তাদের তওরাত এবং ইঞ্জিল কিতাবে লিখিত আছে লিখিত আছে আল্লাহ সুনাতালার দাবি আমরা এখানে দেখাচ্ছি যে আল্লাহ যে দাবি করেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মোহাম্মদ সাল্লামের কথা তাদেরও মানে তওরাতে থেকে আমরা দেখিয়ে দিলাম স্পষ্টভাবে তাদের বাইবেলের যে আছে শামাস সালমান সেখান থেকে আমরা দেখালাম এবং তাওরাতে book of Deuteronomy chap number eighteen verse number এইটিনে আছে বাইবেলের যেটাকে ইঞ্জিল বলা হয় gospel John chap number fourteen verse number sixteen একাধিক আছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করব তবে খ্রিস্টান মিশনারি মিথ্যাচার এবং মোহাম্মদ সাল্লামের কথা বাইবেলে যে স্পষ্ট আছে তার নামটা উল্লেখ আছে আমরা আপনার কাছে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি এখানে আর কোনো সন্দেহ সংশয় না থাকার কথা আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ